ওকে আজকের ক্লাস হচ্ছে আমরা ইউটিউব মনিটাইজেশনের গিগ পাবলিশ করব তো আমাদের যেহেতু ইউটিউব মনিটাইজেশনের কাজ আমরা আজকে আমরা প্রথমে আমরা গিগগুলো চেক করব কারা কারা কীরকম কাজ পাচ্ছে এবং কোন ক্যাটাগরির কাজ পাচ্ছে ওকে কোন কিওয়ার্ড দিয়ে বেশি অর্ডার পাচ্ছে ওকে আমি এখানে লিখি YouTube channel monetization YouTube monetization okay আমরা ইউটিউব মনিটাইজেশনে যখন লিখে সার্চ করলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন লিখবেন অথবা লিখতে পারেন আপনারা কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এই তিনটা আমরা কিওয়ার্ডই সবসময় ইউজ করে থাকি বা বায়াররাও বা ক্লায়েন্টেরাও এই এইগুলো ট্যাগুলো ইউজ করে থাকে দেখেন আমি যখন ইউটিউব মনিটাইজেশন লিখে সার্চ করলাম এখন আমাদের এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে হচ্ছে চুয়াল্লিশশো বাইশটা আমি যদি অনলাইনে দেখি অনলাইন দিয়ে দেখি তাহলে পাঁচশো উনত্রিশটা আপনাদের প্রতিযোগী মানে পাঁচশো উনত্রিশটা সার্ভিস আপনাদের প্রতিযোগী এখন আপনি চাইলে আমরা যেভাবে গিগ পাবলিশ করি যদি একটু সবাই মনোযোগ দিয়ে বা একটু ভালো করে রিসার্চ করে গিগ পাবলিশ করতে পারেন বা আমাদেরটাও যদি পাবলিশ করেন তারপরেও কিন্তু এক থেকে তিন নাম্বার পজিশনে পাওয়া যাবে আপনাদের গিগ এখানেও যদি সার্চ করি দু একজনকে পাওয়া যেতে পারে আমাদের স্টুডেন্ট দেখি কেউ আছে কিনা ওকে ফার্স্ট পজিশনে নাই থাকেন তারা কি চ্যানেল মনিটাইজেশন নিয়ে ওকে এক সেকেন্ড চ্যানেল মনিটাইজেশন দিয়ে যদি সার্চ করি তাহলে দু একজনের পাওয়া যাবে কেউ কেউ আছে চ্যানেল সম্পূর্ণ কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইছে চ্যানেল মনিটাইজেশন ওকে এবার দেখি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এখানে চ্যানেল মনিটাইজেশনের কিওয়ার্ডের মধ্যে প্রতিযোগী আমাদের বেশি তো আমাদের এই কিওয়ার্ড বা এই ট্যাগটা দিয়ে আমরা চাপ না কখনোই গিকগুলো পাবলিশ করতে কিন্তু এটা আমরা দিব এরকমভাবেই থাকবে কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন মানে ইউটিউব মনিটাইজেশন ছোটো ট্যাগ আমরা ইউজ করব বেশি তাহলে আমাদের গিকটা র্যাঙ্ক করবে দেখি এখানে কেউ আছে কিনা অনলাইনে খুঁজে পাওয়া যাবে কিনা এখন হ্যাঁ একজন আছে আসাদ রহমান আছে ফার্স্ট পজিশনে একজন আছে সেকেন্ডে কেউ আছে কিনা হ্যাঁ সেকেন্ডে আমাদের নাজমুল সাহেব আছে মোটামুটি আরও এভাবে গেলে প্রতিটা পেজে আমাদের একজন দুইজন করে পাওয়া যাবে ঠিক আছে তো যাই হোক আমরা সরাসরি মনিটাইজেশন এই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করব এখানে আমাদের সার্ভিসও কম যদি আমরা এই ছোট্ট কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা র্যাঙ্ক করাতে পারি তাহলে আমাদের প্রতিযোগী মোটামুটি ছয় হাজার কম বেশি হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করাবো তো এখানে দেখেন টপ পিলিটের সেলার আর এই কাজটার ডিমান্ড খুবই বেশি বলতে আপনি এই কাজটা একশো থেকে দেড়শো ডলারের নিচে মানে হয়ই না কারণ আপনার একটা চ্যানেল মনিটাইজেশন করে দিলে আপনাকে কমসে কম আপনি একশো ডলার থেকে দেড়শো ডলার নেবেন ফুল মনিটাইজেশন আর যদি আমাদের কিছু এখানে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে আমাদের খরচ হয় হচ্ছে ধরতে গেলে আমরা যদি ব্ল্যাক হেডভাবে করি তাহলে আমাদের চার হাজার তিন হাজার টাকার মতো খরচ হবে আর যদি আমরা অন্য মেথডে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের ছয় হাজার টাকা আর মতো খরচ হবে আর আপনি যদি ছয় মানে এক একশো বিশ ডলার বা এক দেড়শো ডলার বা ই করতে পারেন আপনারা প্রাইস তুলতে পারেন বা আপনি যদি বায়ারদের কাছ থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো টাকা থাকবে একটা কাজ আপনাকে না করে শুধু এক জায়গায় কপি পেস্ট করে দিয়ে দিব জাস্ট তাদেরকে শুধু আমরা পেমেন্ট করে দিব ব্ল্যাক হ্যাট সিস্টেমে তাহলে আমাদের চ্যানেলটা অটোমেটিকলি কিন্তু মনিটাইজেশন হয়ে আসবে আর বিনিময়ে কিন্তু আমরা কাজ মোটামুটি কিন্তু আমাদের প্রতিটা চ্যানেলে সাত আট হাজার টাকার মতো করে কিন্তু আমাদের শুধু প্রফিটই থাকবে কাজ না করেই একদম সিম্পল কাজ এটা যেহেতু শিখেছি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না এখন আমরা গিগুলো দেখি এই একজন ষোলোটা অর্ডার কমপ্লিট করছে এই একজন দুইশো ডলার করে মনিটাইজেশন করতেছে ওকে আমরা দেখি কিছু ওকে দুইটা অর্ডার রানিং আছে চল্লিশ ডলার বেসিক প্যাকেজ শুরু হয়েছে এখানে আর আসছে কত সালে এটা হচ্ছে বাইশে আসছে আগস্টে মোটামুটি কয়েকদিন হয়েছে আর কি কিছুদিন হয়েছে সো অনেকটাই কাজ করে ফেলছে দেখেন রিসেন্টলি আইসে কিন্তু ভালো কাজ করতেছে আর মনিটাইজেশন এগুলা সার্ভিসগুলো খুবই ভালো এটা ফাইবার চুজ করছে ওকে এটা দুইশো ডলার একটা প্যাকেজই রাখছে দেখছেন একটা প্যাকেজই রাখছে দুইশো ডলার আর কোনো কথা নাই অর্ডার করলে করো না করলে না করো এখানে দেখেন পঁচিশটা অর্ডার কমপ্লিট করে ফেলছে পঁচিশটা অর্ডার যদি দুইশো ডলার করে হয় ধরতে গেলে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার মানে একটা গিক থেকে কিন্তু পাঁচ লাখ টাকার মতো ইনকাম করে ফেলছে এখনকার বাজারে আর বাইশের জানুয়ারিতে আসছে টোটাল কাজ করছে ছাব্বিশটা তাহলে বুঝেন কি পরিমাণ কাজ করতেছে ছোট প্রোফাইল থেকে আর এখানে কিন্তু আপনার প্রতিযোগী যারা আছে মোটামুটি কিন্তু টপ রিলেটেড না এই সার্ভিসটা দেখেন খুবই মানুষ কম কাজ করে এগুলো বিষয় নিয়ে এটা অনেকেই আছে মেথডগুলো জানে না আর এখানে একজনে যে অনেক বেশি রিভিউ আছে দুই পাঁচশো এক হাজার এরকম রিভিউ আছে এরকম নাই অ্যাকাউন্টে মোটামুটি সবারই কম বেশি করে রিভিউ আছে এই গিকটা পাবলিশ করলে আমরা পজিশনও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকবো পাশাপাশি আমরা এখান থেকে অর্ডারও পাবো আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলেরা এগুলোই অর্ডার পায় এই এই চ্যানেলে অর্ডার বেশি পায় ঠিক আছে তো যাই হোক আমরা একটা গিক পাবলিশ করি আমি এখানে দুইটা গিক ই করছি I will do top YouTube video promotion for channel monetization okay আমরা একদম পুষ্টভাবে লিখব I will do YouTube monetization via organic promotion okay আমরা প্রথমে এখানে চলে যাব ক্রিয়েট এ নিউ গিক আমাদের কি রেকর্ড হচ্ছে ঋত্বিক ওকে তাহলে আমরা একটা প্রথমে আমরা একটা টাইটেল বানাই ঠিক আছে আসে না কেন ওকে এখানে প্রথমে লিখব আই উইল আমি করব কমপ্লিট কমপ্লিট প্লিট ইউটিউব এবার আমি দেখেন কিওয়ার্ডগুলো সেট আপ করতেছি YouTube channel channel monetization monetization টাইজেশন monetization requirement requirements requirement okay requirements okay আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের প্রয়োজনীয়তা পূরণ করব। একদম সিম্পল একটা ট্যাগ এটা সবাই ইউজ করবেন এই ট্যাগটাই এখানে আমাদের দেখেন কয়টা ট্যাগ বসলো কমপ্লিট মনিটাইজেশন যদি এইখানে যদি আমি বলি কমপ্লিট চ্যানেলটা বাদ দিলাম কমপ্লিট চ্যানেল মনিটাইজেশন বা কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তারপরে আপনার ধরে পারেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আবার এখানে আসতে পারে চ্যানেল মনিটাইজেশন মানে একটার ভিতর আমরা তিনটা থেকে চারটা কিওয়ার্ড আমরা সেট করে ফেলছি একটা ট্যাগের ভিতরে আর এটা ঘুরে ফিরে হয় ঠিক আছে ঘুরে ফিরে হয় বলতে আমাদের টাইটেলে যদি থাকে এই কথাটা আমাদের ডেসক্রিপশনটার মধ্যে যদি আমরা মেন মেন জায়গায় যদি আমরা এটা সেট করতে পারি সংক্ষিপ্তে বা ট্যাগগুলো তাহলে কিন্তু আমরা সহজেই র্যাঙ্ক করাতে পারবো ওকে আমি এটা কপি করে ফেলি আজকে বেশি দিলাম না চাইলে আরও কয়েকটা লিখতে পারেন কয়েকটা লিখে দিব না একটা দুইটা থাকলে এনাফ হ্যালো হ্যালো কেউ নাই আমি কি একাই আছি নাকি আরো কয়টা লিখে দিব না একটাই থাকবে হ্যাঁ একটাই দেন সবাই এটাই বেটার হবে আমি চাইলে লিখে দিতে পারবো সমস্যা নাই সবগুলো একই আর আমি প্রথমে বলছি যে আমাদের টাইটেলে কোনো দিন কপিরাইট হয় না এটা আপনাদেরকে বুঝতে হবে টাইটেলে কোনো কপিরাইট নাই তো আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন আমি চাইলে আট দশটা লিখে দিতে পারবো সমস্যা নাই ধরেন এটাই প্রথমটাই কপি করলাম অ্যান্ড কার্ডটার সাথে কপি বা মিল হয়ে যাবে কোনো বলা যাবে না ঠিক আছে আর এটা ইউটিউব এটা নিয়ে কোনো মাথা ঘামায় না তো আমি প্রথমে দিলাম আই উইল আছে আমি শুধু কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি দেখেন এখানে দেখি ক্যাটাগরি কে কোনটা ইউজ করছে সেই ক্যাটাগরিটা দেখি এটা দিচ্ছে digital marketing video marketing video distribution okay video okay একই সেম ক্যাটাগরি আমি চাচ্ছি যে এটা সোশ্যাল মিডিয়া দিলে বেটার হবে কী দিলে বেটার হয় সবাই তো এটাই দিছে ওকে তাহলে আমরা এটাই ইউজ করি ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং আর video distribution okay video promotion and distribution এটা দিলাম এবার এটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে ভিডিও প্ল্যাটফর্ম অবশ্যই ইউটিউব থাকবে ইউটিউব দিবেন আর আমরা চাইলে এই প্ল্যাটফর্মটা যদি না বুঝি তাহলে আমরা কষ্ট করি একটু নিচের দিকে আসবো এখানে দেখেন মানুষের তিনটা দিছে একটা হচ্ছে ভিডিও ভিমো আর হচ্ছে এটা কি ডাইলে মট মনসন মেবি একটা ওকে দেখি আমরা শুধু ইউটিউব দিব ওকে ওকে আমরা শুধু ইউটিউব দিব আমরা শুধু ইউটিউবে কাজ করব ডেলি মোশন ডেলি মোশন আমাদের লাগবে না ঠিক আছে আমরা শুধু এটা ইউজ করি বাট ট্যাগুলো আমরা নেই ট্যাগুলো আমরা এখানে কি দেখছিলাম প্রথমে ইউটিউব চ্যানেল ইউটিউব মনিটাইজেশন এটা আমরা প্রথমেই দিয়ে দিলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম ইউটিউব মনিটাইজেশন দেখি ওরা কি ইউজ করছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো নিচের দিকে আসব দেখি channel monetization okay YouTube monetization একটা ইউজ করছি ভিডিও প্রমোশন ওকে এটা লাগবে না আমি এবার যেটা করব ইউটিউব চ্যানেল প্রমোশন ওকে আমরা এবার তিনটা মিলিয়ে দেখব অনেকে আছে আমরা আগে মানে আগে পরে দেয় কিন্তু আমরা প্রথমে তিনটা মিলিয়ে দেব কারণ এখানে বসবে না okay YouTube channel channel monetization মনি মনি monetization okay sorry monetization okay YouTube monetization এখানে আমার একটা ফুল সেট হয়ে গেল চাইলে আমরা এইভাবে দিতে পারি চাইলে আমি চাইলে দুইটা এক করে দিতে পারি চ্যানেল ধরেন আমি ইউটিউব মনিটাইজেশন এটাও ইউজ করতে পারি দেখেন অনেকে আছে এইভাবে ইউজ করে এখানে যেভাবে ইউজ করেন সমস্যা নাই আবার চাইলে এইভাবে ইউজ করা যাবে video promotion YouTube video promotion channel promotion okay channel monetization এটা কাজে লাগবে দেখি আরও কেউ ইউজ করছে কিনা চ্যানেল মনিটাইজেশন হ্যাঁ এটা কাজে লাগবে এটা আমরা নিতে পারি এটাও একটা ভালো ট্যাগ কেউ কেউ আছে ইউটিউব লেখে না শুধু চ্যানেল লেখে ঠিক আছে আমরা এটা ইউজ করি আর এগুলো সম্পূর্ণ আপনার এটা সময় দিলে আরেকটু আমার থেকেও ভালোভাবে গিক বানাইতে পারবেন শুধু আমার জন্য বসে থাকবেন এরকম না ভিডিও প্রমোশন এটা আমরা নিতে পারি কিছু এক্সট্রা কিওয়ার্ড আমরা ইউজ করি আর এখানে কিন্তু প্রচুর বাই রিকোয়েস্ট আসে ওকে চলবে আমাদের মোটামুটি হয়ে গেছে তো এবার আমরা যেটা করি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলি সেভ অ্যান্ড কন্টিনিউ একটু আমি এটা সেভ করার পর আমি আবার একটু প্রথম দিকে যাব ওভারভিউতে এবার দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে চলবে এখানে পাঁচটা টাকা ইউজ হয়েছে এবার আমি প্রাইসিংয়ে চলে আসি প্রাইসিং তো বোঝানোর কিছু নয় আমরা শুধু প্রাইসিং লিখবো আজকে খুব তাড়াতাড়ি ওকে আপনারা চাইলে একটা প্যাকেজও রাখতে পারেন চাইলে তিনটা প্যাকেজও রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যাপার কিন্তু আমি মনে করি সবসময় তিনটা বেটার হবে আমরা তিনটা প্যাকেজ লিখতে পারি এখন তো এখানে এখানে কি প্যাকেজ লাগা যায় চিন্তা করতেছি আমি একটু প্রথম একটা আমি চাচ্ছি যে প্রথমে একটা ট্যাগ ইউজ করতে প্রথমেই একটা ট্যাগ ইউজ করবো ডেসক্রিপশনে একটা ট্যাগ ইউজ করবো যাতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় আর কি ওকে তাহলে এখানে লেখি হচ্ছে সবগুলো বড় হাতে দিয়ে দিবেন ইউটিউব এক সেকেন্ড আসে না কেন শিফট ওকে একটু লেট করতেছে বুঝলাম না ইউটিউব ইউটিউব মনিটাইজেশন মনিটাইজেশন কামসা আছে কেন তো কাজ করতেছে না কেন একটু রিফ্রেশ করি মনে হয় নেট প্রবলেমের জন্য আমার একটু এখানে এই ব্রাউজারটা ঝামেলা করতেছে রিপ্লেস করি ওকে কেটে দিলাম নতুন করে সব ড্রাফটে আছে মেবি ওকে ড্রাফটের থেকে আমি এডিট করি এডিট ওকে এটা আমার কমপ্লিট হয়েছে আমি সেভেন কন্টিনিউ করে প্রাইসিংয়ে চলে যাই প্রাইসিংটা লেখতাছি কিন্তু কিবোর্ডে মানে কিবোর্ডে কাজ করতেছিল না হ্যাং করতেছে ওইখানে বুঝলাম না ব্যাপার স্যাপার ওকে আমি তিনটা প্যাকেজ করে দেই এখান থেকে অফ থাকবে সবাই এটা স্টার্ট করে দেবেন এবার আমি লিখি ইউটিউব এই মারছে ইউটিউব এরকম তো হওয়ার কথা না স্লোলি কাজ করতে আমি একটা শর্টকাট পদ্ধতি নেই আমার এখানে কোনো একটা প্রবলেম করতেছে যাই হোক ব্যাপার না পদ্ধতি আছে ইউটিউব ইউটিউব মনিটাইজেশন মনি monetization ten percent ten percent okay ten percent complete দিব না ট্রায়াল দিয়ে দিব কমপ্লিট কমপ্লিট বসবে কি না ওকে ট্রায়াল দিয়ে দিই জাস্ট ট্রায়াল এটা আমি পাঁচ ডলারও রাখতে পারি দশ ডলারও রাখতে পারি ট্রায়াল ওকে এটা কপি করি কপি করে এখানে আমি পেস্ট করি এবার দেখি হয় কি না ওকে এবার হয়েছে ঝামেলা করো সান্দোর সাথে ওকে তো এবার আমি সেকেন্ডে আসি এখানে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আমি টেন পার্সেন্ট আছে এটা আমি ফিফটি পার্সেন্ট করে দিই ওকে কপি এবার এটা আমি সেকেন্ড প্যাকেজে দিয়ে দিলাম লিখতে সমস্যা হলে কপি পেস্ট মারলাম সমস্যা নাই তো আমার ঝামেলা করব আমরাও আছি মাঝে মাঝে এরকম হতে পারে কারো ক্ষেত্রে আমার ক্ষেত্রে আজকে হইতেছে ফার্স্ট টাইম ওকে এটা হচ্ছে আমি হান্ড্রেড পারসেন্ট করে দিই হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তো ওকে ওকে আমি প্রথমে বললাম আমার কিন্তু এখানে প্রতিটা জায়গায় ইউটিউব মনিটাইজেশন আমি কিন্তু আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে এই কিওয়ার্ডটা মেন কিওয়ার্ড হিসেবে নিয়ে নিছি আমি আগেই বলছি এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি প্রথম দিকে সার্চও করছি দেখেন আমি কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি যদি আমি ফুল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এটা লিখতাম তাহলে কিন্তু আমি চ্যানেল মাঝখানে দিয়ে কিন্তু আমি এটা প্যাকেজটা লিখতাম এটা আমার উদ্দেশ্য হচ্ছে আমার যেন কোনো সমস্যা মনে করেন না হয় আমি চাই যে আমার এই ট্যাগ মানে এই কিওয়ার্ড বা এই ট্যাগ দিয়ে আমি র্যাঙ্ক করাতে সেই জন্য আমি তিনটা জায়গায় কিন্তু এসিও করলাম যখন কোনো কেউ আসে ধরেন ইউটিউব মনিটাইজেশন ঠিক আছে এই কথাটা লিখবে ধরেন সিম্পল একটা জিনিস দেয় কন্ট্রোল এফে ক্লিক করবেন দেখেন কোন কোন কোন জায়গায় ইউজ করছে সব কিন্তু এখানে দেখা যাবে দেখেন ওরা ইউজ করছে একটা জায়গায় দেখছেন প্রথমে এটা ইউজ করছে তারপরে টাইটেল ইউজ করছে এই কথাটা দুই জায়গায় কথা ইউজ করছে সব কিছু এখানে সিস্টেম করে দেখা যাবে তো যাই হোক ব্যাপার না আমরা এইভাবে আমার মতো করে আপনারা হুব প্যাকেজটা হুব আমারটাই রাখবেন কোনো সমস্যা নাই প্যাকেজে আর সেকেন্ড আমরা লিখবো হচ্ছে ধরেন আমি লিখি I will I will help I will help you bridge reach sorry reach monetization monetization okay আমি আপনাকে মনিটাইজেশন পৌঁছাতে সাহায্য করবো ওকে না এইভাবে না লিখে এখানে শর্টকাট পদ্ধতি I can help you to you to complete complete okay complete complete um, 5 percent 10 percent 10 percent 10 percent um, recommend recommend requirements আমি আপনাকে দশ পার্সেন্ট প্রয়োজনীয় নগদকরণ সম্পন্ন করতে সাহায্য করব ফর এখানে দিই হচ্ছে for for for YouTube channel YouTube YouTube YouTube monetization okay তাহলে কি লিখলাম আমি আপনাকে ইউটিউব নগদ নগদীকরণের জন্য দশ পার্সেন্ট প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করব ঠিক আছে এখানে চাইলে আপনি চ্যানেল ইউজ করতে পারেন যদি আপনার ফোকাস থাকে ওই চ্যানেলটা মানে ওই কিওয়ার্ডটা আপনি ওইখানে র্যাঙ্ক করানোর তাহলে আপনাকে অবশ্যই চ্যানেলটা ইউজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এটা আমি দিয়ে দিলাম আপাতত ওকে ইউটিউবটা আমি বড় করে দিই দেখেন আমি কিন্তু সব জায়গায় আমি ট্যাগুলো ইউজ করতেছি এবার দেখেন আমি সব জায়গায় কিন্তু টেন করে দিছি ঠিক আছে এবার আমি এটা ফ্লাপ করব এখানে টেন এটা আমি লালটাকে কেটে দিই এবার এখানে আমি দিব ফিফটিন ওকে আর এখানে দিব হান্ড্রেড দেখেন আমার কিন্তু প্যাকেজটা হয়ে গেল এটার জন্য আপনি কতদিন সময় দিবেন ধরেন পাঁচ পার্সেন্টে আপনি সরি দশ পার্সেন্ট পূরণ করতে আপনি কতদিন সময় নেবেন দশ পার্সেন্ট পূরণ করতে সময় নেবেন ধরেন সাত দিন সাত দিনে ধরেন একটা চ্যানেলে চার হাজার ঘন্টা অফ টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার আমরা আমরা চার হাজার ঘন্টা অফ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার মাত্র আমরা দিব হচ্ছে কত দিনে পনেরো দিনে আর সর্বোচ্চ টাইম নিব আমরা কত এক মাস এক মাস আমাদের সময় লাগবে কত মাত্র পনেরো দিন ঠিক আছে তাহলে আমরা ওইভাবে হিসাব করব ধরেন আমার এখানে আমার সময় দিতে হইতেছে দশ এক হাজারের দশটা যদি ভাগ করি ক্যালকুলেটার তাহলে আস্তে আস্তে হচ্ছে একশো মানে দশটা ভাগ করলে একশো আসে ওকে একশো একশোটা সাবস্ক্রাইবার এবং চার হাজারে যদি ভাগ করি মোটামুটি কত দিয়ে দশ দিয়ে তাহলে কত পার্সেন্ট আসে ধরেন সর্বোচ্চ দুইশো তিনশো ঘন্টা আসতে পারে এক হাজারের যদি আসে হচ্ছে একশো দুই হাজার আসে হলো দুইশো তিন হাজারে তিনশো চারশো ওকে চারশো ওয়াচ টাইম চারশো ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবারের জন্য আমরা সময় নিব হচ্ছে সর্বোচ্চ আমরা এটা পাঁচ দিন হলেই চলে অবশ্য আমরা বাড়ায় নিব কারণ আমরা নতুন ঠিক আছে আমরা সাত দিন নিতে পারি সাত দিন তারপরে আমরা ধরেন ফিফটি পার্সেন্ট ধরেন দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবারের জন্য আমরা সময় নিব হচ্ছে ধরেন মিনিমাম চোদ্দো দিন চোদ্দো দিনও নিতে পারেন চাইলে একুশ দিনও নিতে পারেন আমি মনে করি আপাতত আমরা চোদ্দো দিন ইউজ করি ফার্স্ট টাইম আমাদের চোদ্দো দিন ওকে আর এটা আমাদের এইটা কাজ করতে কিন্তু আমাদের সময় লাগবে খুবই কম ধরেন পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে আমাদের সাত দিনের উপর সময় লাগবে না সর্বোচ্চ ঠিক আছে তো আর এটা আমরা নিব হচ্ছে এক মাস এক মাসে কমপ্লিট মনিটাইজেশন করে দিব ঠিক আছে এটা আপনি নিয়ে নেবেন ওকে নেওয়া শেষ আর এটা অবশ্যই যখন আপনি অর্ডারটা বায়ার করবে তখন আপনাদের যেটা করতে হবে অবশ্যই এটা মাইল স্টোনভাবে ভাবে নিতে হবে তাহলে আপনাকে যদি বায়ার কাজ ক্যান্সেল করে তারপরে কিন্তু আপনি যতটুকু কাজ করবেন ততটুক মানে ততটুকুই আপনি ই পাবেন মানে টাকা পাবেন ধরেন আপনি সাবস্ক্রাইবার প্রথম কি করবেন শুরু করবেন লাস্টে রাখবেন দ্বিতীয় স্টেপে রাখবেন ওয়াচ টাইম ধরেন পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দিলেন পাঁচশো সাবস্ক্রাইবার টাকা ডেলিভারি দিয়ে দিলেন অর্ডার অ্যাকসেপ্ট করলো আপনার টাকা চলে আসলো তারপরে যদি কাজ ক্যান্সেল করে নেক্সট মাইনিস্টোনে তো নেক্সট মাইলস্টোন ক্যান্সেল হয়ে যাবে নো প্রবলেম আপনি টাকা পাবেন তো যাই হোক আমরা ভিডিও গ্রোথ হ্যাকিং করব কি না নো অডিয়েন্স সাইজ এটাও দিব না সোশ্যাল শেয়ার এটাও দিব না কন্টেন্ট ক্রিয়েশন চাইলে আপনি দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি দিয়ে দিই কন্টেন্ট ক্রিয়েশন করা আমাদের কোনো ব্যাপার না ওকে একটু আসো রে ভাই এত সমস্যা করলে সমস্যা ক্লিক লাগে না কেন ওকে এবার বলতেছে এখানে রিপোর্টিং মানে তুমি কি তাদেরকে কাজের প্রুফ দিবা কেনা হ্যাঁ অবশ্যই দিব আমরা এই দুইটা তিনটাই টিকমার্ক করে দিব এবার আসে হচ্ছে প্রাইস ওকে তিনটা হয়ে গেছে প্রাইস প্রাইস প্রথমে আমরা দশ ডলারে আমাদের খরচ হচ্ছে কত দশ পার্সেন্ট কমপ্লিট করতে চারশো সাবস্ক্রাইব চারশো ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব এক হাজার ধরেন তিনশো পাঁচশো পাঁচশো এ তো ধরেন আপনি দশ ডলার রাখতে পারেন দশ ডলার রাখলে আপনার খুব একটা থাকবে না তিনশো টাকার মতো থাকবে তিনশো থেকে চারশো টাকার মতো থাকবে আর কি ওকে যাই হোক আমরা এটা আমরা প্রথমে দশ ডলার রাখবো ঠিক আছে এটা হচ্ছে অবশ্য কেউ পাঁচ পার্সেন্ট করতে বা দশ পার্সেন্ট করতে আসবে না ঠিক আছে এটা হচ্ছে ট্রায়াল জাস্ট টেস্ট করার জন্য আসতে পারে খুব একটা লাভের দরকার নেই আমাদের ঠিক আছে প্রথম প্যাকেজ আর দ্বিতীয় প্যাকেজ আমাদের লাভ করবো দ্বিতীয় প্যাকেজে রাখবো হচ্ছে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করতে গেলে আমাদের টাকা দিতে হবে কত ধরেন আমরা একশো ডলার রাখলে ষাট ডলার রাখবো দেখি একটু আমার এখানে ওকে ধরেন ষাট ডলার রাখি আমি সেকেন্ডটা মাউস নড়ে কিন্তু এখানে কাজ করে না কেন সবই তো ঠিক আছে ষাট ষাট সত্তর আসে কেন ষাট ওকে তারপরে দিব আমরা একশো বিশ একশো বিশ একশো বিশ দিতে পারেন একশো তিরিশ দিতে পারেন একশো বা দেড়শো দিলে আপনি এখানে সত্তর দিবেন হচ্ছে মেডেল প্যাকেজ মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবেন তাহলে সত্তর যদি আপনার প্রাইস বেশি থাকে ঠিক আছে অবশ্যই আমি একশো বিশ দিয়েই রেফার করি একশো বিশ ডলার হলে আপনি মোটামুটি আপনার ছয় ছয় হাজার টাকার মতো আর আপনি ই পাবেন প্রফিট করতে পারবেন এখান থেকে যদি বিশ পার্সেন্ট নিয়ে যায় তাহলে আপনার থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকার মতো ঠিক আছে পাঁচ হাজার টাকা আপনি কাজ না করে করতে পারবেন ওকে আমি এগুলো বলে দিতেছি কারণ হচ্ছে আপনাকে অবশ্যই যখন বায়ার যখন কথা বলবে তখন এইগুলো জানা থাকতে হবে ঠিক আছে নাহলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন তো ওকে আমার প্যাকেজ কমপ্লিট এবার আমি সেভেন কন্টিনিউ করবো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন কারো কোনো কোশ্চেন আছে হ্যালো ওকে বুঝতে পারছেন তো নাকি ওকে তাহলে আমি সেভেন কন্টিনিউ করে নেক্সটে চলে যাব সেভেন কন্টিনিউ ওকে তো এবার আসি হচ্ছে আমাদের এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে তো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখি প্রথমে আমাদের টাইটেলটা লেখা উত্তম অফারিং বা ওয়েলকাম ওয়েলকাম দিয়ে লিখি welcome come welcome to I'll come to my I'll come to my my YouTube YouTube mm, এখানে কি চ্যানেল ইউজ করব YouTube monetization service welcome to my YouTube channel monetization service okay চ্যানেলটা ইউজ করি এবার channel monetization YouTube welcome to my YouTube channel monetization service ট্রাইজেশন মনিটাইজেশন ঘিক অথবা লিখতে পারেন সার্ভিস আমি এখানে সার্ভিস লিখি না ঘিকি লিখে দিব সেবায় সার্ভিসে ঘি ওকে সার্ভিস দিতে পারেন নো প্রবলেম সার্ভিসই বেটার লাগতেছে আমার কাছে মনে হচ্ছে ওকে সার্ভিস এখানে আমি এটা মাছ বরাবর এনে দিব এনে এবার আমি এখান থেকে আমি এটা বোল্ড করে দিব মার্ক করে দিব আর চাইলে এখানে আপনি চাইলে ওই বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করতে পারেন যেমন এই যে এই ই আছে আপনার সরি এই যে এগুলো চিহ্ন ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো দেখতে কিন্তু খুবই ভাল লাগে তারপরে ধরেন এখানে ধরেন এটা দিছি এটা এবার দিব ধরেন এটা দেখতে খুব ভাল লাগবে <laughs> আকর্ষণীয় একটা জিনিস এটা মাউজের ভিতরেই পাবেন আপনারা ওকে বেশি দূর হয়ে গেছে ওকে আমার একটা সার্ভিস এমরা বেশি হয়ে গেলে এমরা কম হয়ে গেল ঠিক আছে আমি ঘরটা কেটে দেই কেটে দিয়ে ওইখানে সমান সমান করে দিই আবার এখানে কম হয়ে যাচ্ছে ওকে মিলে নিন আপনারা আমি মোটামুটি খুঁড়ে দিই কিছু ওকে চলবে welcome to my YouTube channel monetization service okay বাগিকে তো এখানে আমরা একটু একটা স্পেস দিব একটা স্পেস দিয়ে এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে এই ডেসক্রিপশনের ভিতরে আমরা তিনটা অংশ রাখবো এটা তো আমরা জানি ঠিক আছে তো প্রথমে আমি এখানে একটা ডেসক্রিপশন লিখি do you want to do you want এটা আমার মার্ক হয়ে গেছে মার্কটা তুলে দিই তাহলে আর মার্ক হবে না ওকে এটা বোল্ট হয়ে গেছে এটা বোল্টটাও তুলে দিলাম okay you want to grow to grow আপনি কি আপনার চ্যানেল বাড়াতে চান okay you want to you want to grow to grow your channel your channel okay your YouTube channel ইউটি এখানে তো ইউটিউব লেখা যাবে ইউ টু আমার এখানে একটা মাঝখানে আমি ওকে পরে এটা চেঞ্জ করতেছি আগে আপাতত আমরা লিখে যাই channel channel channel and want um, to monetize monetization monetization your your uh, full channel channel uh, within within um, within uh, কি লেখা যায় few day না few days days একটি you এই আজকে আজকে যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এর লাইনগুলো আপনাদের মতো করে লিখবেন আপনারা বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারেন এটা যদি আপনাদের এই ডেসক্রিপশনটা লিখতে প্রবলেম হয় তাহলে আপনারা কষ্ট করে যাবেন হচ্ছে পিপল পার আওয়ার এখানে অনেকগুলো ডেসক্রিপশন আছে ওইটার উপর আপনারা চাইলে আইডিয়া করে লিখতে পারেন পিপল পার পার আওয়ার্স এটা হচ্ছে একটা মার্কেট প্লেস এগুলো মার্কেট প্লেসে আপনারা কাজ শিখবেন এখনই না সময় আছে আপনারা আগে ফাইবারে দক্ষ হন তারপরে এগুলো শিখতে পারবেন সমস্যা নাই এখানে আপনারা যদি লেখেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তাহলে আপনারা এই সার্ভিসগুলো দেখতে পারবেন এই রিলেটেড গিকগুলো বা এটা যদি না পান তাহলে ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব প্রমোশন লিখবেন ঠিক আছে ইউটিউব তাহলে মোটামুটি একটা ডেসক্রিপশন পাবেন ইউটিউব প্রমোশন এটা লেখে সার্চ করবেন অনেক গিক পাবেন ফাইবারের মতো সেম একই রকমের সিস্টেম আর এখানে বায়ারের বায়াররা বেশি এখন ধরতে গেলে এখানে প্রচুর বায়ার আর দেখেন YouTube channel promote YouTube channel এরকম অনেক সার্ভিস পাবেন একটু কষ্ট করে দেখে নিয়ে এটার উপর থেকে আপনার চ্যানেলে আইডিয়া নিতে পারেন এখানে মনিটাইজেশনের সার্ভিস আছে দেখেন এখানে কি পরিমাণ অর্ডার দেখছেন আট হাজার নয় হাজার করে সার্ভিস এখানে অ্যাভেলেবল এগুলা আমরা ফাইবারের গিকগুলো এখানে দিতে পারি কিন্তু এখানে অন্যরকম সিস্টেম আমি সমস্যা নাই একটা সময় দেখা দিবনি এখানেও ফাইবারের মতো খুবই ভালো একজনে <laughs> অনেকগুলো গিক তৈরি করা যায় ঠিক আছে তো এখান থেকে আপনারা চাইলে ডিসক্রিপশনগুলো ধরতে গেলে চুরি করতে পারেন তো এই হচ্ছে কাহিনী এখানে লিখি then then you are right place you are you are you are right right uh, then like then in then you are in the the right place এগুলো সেমই হয়ে থাকে আমরা যতগুলো গিক পাবলিশ করি ধরতে গেলে সেম এগুলো আপনাকে রিসার্চ করে আর একটু এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন এগুলো না লিখলে সমস্যা নাই দেখি এখানে কি লিখলাম আপনি কি আপনার ইউটিউব চ্যানেল বাড়াতে চান এবং কিছুদিনের মধ্যে আপনার পুরো চ্যানেলটি নগদকরণ করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আছেন ওকে চলবে চমৎকার তারপরে লিখতে পারি ধরেন এখানে প্রথম একটা দিয়ে দিলাম যে বোঝার জন্য আর কি করতে হবে আর নিচে লিখে দেবো আমার আমার সম্পর্কে আমি কি কি পারি হানতেন ধরেন দিয়ে দিলাম হচ্ছে আয়াম রাজু আহমেদ রাজু আহমেদ আরে ভাই আহমেদ নাম কি ভুল লাগেনি আহমেদ এটা বড় করে দেই আহমেদ এ প্রফেশনাল প্রফেশনাল প্রফে সরি প্রফেশনাল সোনাল বানান জানি কেমন ভুলে গিয়ে যাইতেছি দিন দিন সোনাল I am Raju Ahmed a professional আর ডিজিটাল মার্কেটার ডিজিটালের ডিটা অবশ্যই বড় হাতে থাকবে ডিজিটাল মার্কেটার মার্কেটার এখানে মার্কেটিং হবে না অবশ্যই মার্কেটার লিখবেন আপনারা marketer and and and YouTube YouTube YouTube sorry marketer and specialist দিয়ে দিই হ্যাঁ স্পেশালিস্ট না মিলবে না স্পেশালিস্ট স্পেশালিস্ট এস ইয়া কি যেন বা নামটা S P E C I C I A L A L তারপরে হতে পারে আইএসটি ওকে ভুল লেখলেও সমস্যা নাই সঠিক আসবে okay specialist specialist YouTube in uh, a specialist in youtube or wash in okay in uh, youtube marketing marketing okay marketing marketing um, have growing growing আমি তো ভাবছি মনে হয় একাই চলে গেছি ঠিক আছে আমি তো একাই সমানে লাগতেছি ঋতিক আমি তো মনে করছি কি হলো আমি তো কথা বলি কেউ উত্তর দিতেছে না কাহিনী কি আমি কি আছি নাকি পরে তো দেখি যে আমি একাই আছি আর কেউ নাই हाँ three topics আমি করব ইউটিউব চ্যানেল করব YouTube channel set up set up video video creation video upload upload upload uh, management manage management management and input management uh, within within uh, a few few days days with with uh, my my my কি লেখা যায় my par sorry practical লেখা দিই practi practical practical experience okay experience perfectly P E R S C T L Y মনে হয় পারফেক্টলি ওকে চলবে আমাদের ডেসক্রিপশনে লেখা শেষ কিরে ভাই আবার এখানে কি হইলো একটু ছোটো হয় কেন ঠিক আছে তো ওকে চলবে আমাদের ডেসক্রিপশন লেখা শেষ এবার আমি দেখি এটা সম্পূর্ণ পরে দেখি কি লেখলাম আমি নিজে বুঝি কিনা কারণ আমরা তো সবাই ইংলিশের দক্ষ না উপরেটা তো জানি আপনি কি আপনার ইউটিউব চ্যানেল বাড়াতে চান এবং কিছুদিনের মধ্যে আপনার পুরো চ্যানেল লগদারণ করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আছেন আমি রাজু আহমেদ একজন পেশাদার ডিজিটাল বিপণনকারী এবং ইউটিউব বিপণনের বিশেষজ্ঞ একাধিক বিষয়ের জন্য অনেকগুলি ইউটিউব চ্যানেল পরিচালনা বৃদ্ধি করার জন্য আমার তিন বছরের বেশি অভিজ্ঞতা বেশি বাস্তব অভিজ্ঞতা রয়েছে ওকে আমি আপনার ইউটিউব চ্যানেল সেট ভিডিও তৈরি ভিডিও আপলোড এবং পরিচালনা কিছুদিনের মধ্যে আমার বাস্তব অভিজ্ঞতার সাথে নিখুঁতভাবে করবো ওকে এখানে ঈদটা দেওয়া ঠিক হবে না ফিউ ডেজটা দেওয়া ঠিক হবে না ওকে ম্যানেজমেন্ট ডেস ম্যানেজমেন্ট ওকে এবং পরিচালনা আমার বাস্তব অভিজ্ঞতার সাথে নিখুঁতভাবে করবো ওকে চলবে এবার পারফেক্টলি হয়েছে ডিসক্রিপশনটা এবার আমাকে যেটা করতে হবে যে যে জায়গায় আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কথাটা আছে সেই সেই জায়গাটুকু আমি একটু লাইটিং করে দিব বা বোল্ড করে দিব তাহলে কি হবে ইউটিউব মার্কেটিং এই কথাটা আমি বোল্ড করে দিলাম এটা একটা কিন্তু ট্যাগ ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু একটা ট্যাগ এগুলা কিন্তু ট্যাগ আছে ইউটিউব চ্যানেল মাল্টিপল ওকে এটা লাগবে না এগুলা এই জায়গাগুলো আপনি চাইলে সবগুলো বড় করে দিতে পারেন এগুলো সবগুলোই ট্যাগ ভিডিও আপলোড কন্টেন্ট ঠিক আছে তো আমাদের প্রথম ডেসক্রিপশনটা হয়ে গেছে আমাদের মোটামুটি একটা ডিজাইন চলে আসছে এবার আমাকে এখানে আমাদের কাজের বর্ণনা মানে আমরা যে কি কি কাজ করব সেটা আমাদের বর্ণনা লিখতে হবে আমি লিখি আমাদের গিকে আপনি কি কী পেতে পারেন ঠিক আছে অথবা মাই সার্ভিস ডেসক্রিপশন আপনি শর্টকাটও লিখে দিতেন what do you get from from this gig okay this gig এখানে একটা সুন্দর করে মাইরে দেই এটা আমি কি লিখলাম একটু যদি আপনাদেরকে <laughs> বাংলা করে দেখাই তাহলে দেখেন কি লিখলাম আপনি এই গিগ থেকে কি পাবেন ঠিক আছে সংক্ষিপ্ত ওকে এখানে আমি এবার আমি পয়েন্টগুলো ব্লুটিং করে দিতে পারি আমি চাইলে এখান থেকে আমি ব্লুটিং করে দিই আর এটা অবশ্যই আপনাকে মার্ক করে দিতে হবে লাইটিং করে দিবেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে ওকে এখানে আপনি চাইলে আরও কিছু স্টার মিস্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ইউজ করে ঠিক আছে ডিসক্রিপশনের ভিতরে ওইগুলো কপি করতে পারেন এই যে দেখেন একটা ইউজ করছে নোটের মনে করেন এরকম অনেক গিক পাবেন যারা লাইটিং ইউজ করছে ওইগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এরকম অনেক গিক পাবেন আপনারা ওইগুলো থেকে এই বাতিমুতি ইউজ করতে পারেন ঠিক আছে তো এখানে চাইলে আমি কিন্তু মডেলিংও করতে পারি যেমন এখানে এটা দিয়া দেখি হবে কি না এত গ্যামজাম করার দরকার নাই সিম্পলি করি আমি আমরা লিখতে পারি প্রথমে চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করবো ওকে create and and and set up set up your your youtube channel youtube channel okay full okay full full youtube full create youtube channel uh, create full create and set up your youtube channel okay তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন মার্কেটিং অ্যান্ড মনিটাইজেশন বা প্রমোশন লিখতে পারেন ধরেন আমি এখানে লিখে হচ্ছে প্রমোশন প্রমোশন লেখা তো ঠিক হবে না ওকে মার্কেটিং লিখে দিই marketing marketing and marketing and monetization এটা না লিখে আমি শুধু কি লেখা যায় মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কমপ্লিট ওকে এটা লিখতে পারি complete complete hundred percent monetization complete একশো percent complete okay hundred percent দরকার নাই কমপ্লিট ইউটিউব এখানে আমি কিওয়ার্ড সেট আপ করবো YouTube monetization okay channel monetization use করি চ্যানেল মনিটাইজেশন ওকে এখানে এটা আমি পরে দেখতাছি ইউটিউব বেশি লিখতে দিবে না channel okay complete channel monetization তারপরে আমরা দিতে পারি হচ্ছে health health health ranking ranking কি করবে হেল্প করবে র্যাঙ্ক করতে ranking video video suggest suggest suggest suggest S U C S মনে হয় সাজেস্ট নাকি বানামটা কেমন জানি সাকসেস এটা হইল সাজেস্ট এক সেকেন্ড সাজেস্ট আসবে না ওকে তাহলে আমি লিখলাম না help and ranking your video আমি ভুলে গেছি সাজেট বানামটা হেল্প র্যাঙ্কিং ভিডিও তারপরে দেওয়া যায় হচ্ছে একশো পার্সেন্ট একশো percent real real working working তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে ধরেন আরও কয়েকটা গিক দেখি দেখি সবাই কি ইউজ করছে ওদেরগুলো তো ঠিক ঠিকানি নাই কোনো কিছু lifetime guarantee real and organic engagement okay real and organic engagement okay এখান থেকে কিছু একটা নেওয়া যাইতে পারে এখানে অনেকগুলো অপশন দিতে হবে এখন তো এখন দেখি কে কি ইউজ করছে আমাদের গিগ বানাইতে হলে অবশ্যই অনেক সময় স্পেন্ড করতে হবে কারো এখান থেকে নয়েজ আসতেছে আটটা অর্ডার চলতেছে এটা মনে হয় পাকিস্তানি ওকে দেখি গুগল অ্যাডস এটা গুগল অ্যাডের মাধ্যমে করবে পাঁচটা অর্ডার আছে এখানে কিছু লেখছে রিস্টারগুলো আমরা নিতে পারি আমাদের এইটা খুব কাজে লাগবে ওকে এখান থেকে কিছু নেওয়া যাবে একশো percent world organic audience okay এটা আমরা কপি চুরি করব কপি অবশ্যই কপি করার সময় মানুষ যে ভুলটা করে আমরা শুভহপ এইভাবে মেরে দিই ঠিক আছে এটা করা যাবে না তো আমরা যেটা করব এখান থেকে আমরা গুগল নোটপ্যাডে চলে যাব গুগল নোটপ্যাড নোট প্যাড অথবা অনলাইন নোটপ্যাড দুইটার একটা লিখলে হবে নো প্রবলেম দেখি দেখি দেখি কোনটা আছে read it, read আজকে যে জ্বালাইতেছে ফেসবুকে ওকে এটা আমি এখানে কপি করলাম কপি করে এটা আমি পেস্ট করবো ওকে এখানে দিয়ে দিলাম এবার আমি এটা মার্ক করে দেই তারপরে আমরা ইউজ করতে পারি দেখি তারপরে কোনটা ইউজ করছে একশো পার্সেন্ট ট্রাস্টেড টেকনিকেট একশো পার্সেন্ট ওকে একাত্তরগুলো ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা অসুরি করি আমরা ওটা একটা কিন্তু ভুল লেখছে এখানে টেকনিক ইউজ করছে দেখেন প্রমোশন লেখেন প্রমোট বানামটা ভুল লেখছে ঠিক আছে কিন্তু এটা আমাদের কিন্তু সঠিক লেখা যাবে না সঠিক লেখলে কিন্তু আমাদেরকে ধরে ফেলবে আমরা যেটা করব প্রমোটের ওটা জিরো করে দিব এবং শোনের ওটা জিরোতে দিয়ে দিব জিরো তাহলে কি প্রমোশন বানামটা এখন ভুল হইল আর টাস্টেটের টিটা বড় করে দিব ওকে টেকনিক ইউজ ওকে এখানে তাও তিনটা পাইলাম তারপরে কি ইউজ করছে result okay natural help and video ranking okay এটা লাগবে না এটাও চলবে মোটামুটি এখানে কিছু পাইছি তারপরে দেখি আরও কেউ আছে কিনা জাতিসংঘ জাতীয় বাইবা দ্বারা আছে কিনা SEO friendly video optimization okay benefit real and user engagement okay এটা চলবে না ইমপ্রুভ ভিডিও এসিও র্যাঙ্কিং এটা দেওয়া যায় বেশি কিছু আমরা ইউজ করবো না মোটামুটি আর দুই তিনটে ইউজ করে তারপরে আমরা স্কিপ করে চলে যাব ওকে এটা কপি করি আপনি চার পাঁচটা থেকে কপি করে লিখতে পারবেন কোনো কিছু যায় আসে না তারপরে তারপরে এখানে আরেকটা আছে মানি ব্যাগ গ্যারান্টি এটা ইউজ করি ফুল চ্যানেল করব কি করব এই গির থেকে কী কী পাবে মানিব্যাগ গ্যারান্টি এটা দেওয়ার দরকার এটা ভুল কথা হবে ইমপ্রুভ ভিডিও এর আগে okay trusted and technical video promotion already audience পাবে একশো পার্সেন্ট রল পাবে হেল্প করবে ভিডিও এবার আমরা দিতে পারি ধরেন আমরা করে দিতে পারবো কিওয়ার্ড সেট করে দিব পাশাপাশি কিওয়ার্ড সেট করে দিব set up set up your channel your channel তারপরে আমরা ইউজ করতে পারি ধরেন ইন একটা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এঙ্গেজমেন্ট দেখলাম না কই জানো organic real and organic engagement পাবে এটা আমরা এখান থেকে কপি করি টু পয়েন্ট জিরো ব্যাকলিং পাবে no blocks no bans okay এই দুইটা আমরা ইউজ করতে পারি এই দুটো আমাদের কাজের সাথে যায় ওকে নো প্যান্স ওকে ওরা এইভাবে দিছে আমরা যেটা করবো এখানে কাট করে এখানে আমি অবলিক দিয়ে দিয়ে দিই ঠিক আছে বেটার লাগবে একটার ভিতরে দুইটা bans and not not not drop বা ফেক বট দিয়ে দিই বট বট সাপ আর হচ্ছে আওয়ার্স এটা বুঝে নেবে ঠিক আছে মোটামুটি এডি পাবে আর কিছু দিলাম না অনেক বড় হয়ে গেছে আর নিচে একটা মানি ব্যাগ গ্যারান্টি দিতে hundred percent money back guarantee result পাবে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টা এটা ভালো লাগবে এটা আমাদের সাথে যায় তো এটা আমি দিয়ে দিতে পারি ওকে এটা আমরা চব্বিশ ঘন্টায় রাখি ওকে এটা চলবে এটা ডান এবার এটা হয়ে গেছে আমরা এবার আরেকটা জিনিস ইউজ করব নিচে আরেকটা আমাদের ই আছে আর কি এখানে কি লেখা যায় মায় সার্ভিস স্পেশালিস্ট লিখবো নাকি চিন্তা করা লাগবে ওকে মাই সার্ভিস স্পেশালিস্ট বা হোয়াই চুজ মি দুইটার একটা ইউজ করতে পারি আমি সার্ভিসটা ইউজ করি সার্ভিস স্পেশালিস্ট লিস্টটা বড় করে দেই P E C speciality okay L A T Y মনে হয় স্পেশালিটি ওকে এটা আমি একটু স্পেস রাখি এটা আমি বোল্ড করে দিব এবং লাইট করে দিব এটা আমি লাইট করে দিলাম এখানে আমি একটি স্পেস রাখবো এখানে আমি আবার নাম্বারিং করে দিই গ্লুটিংয়ে করে দিই সবগুলো এখান থেকে আমরা চাইলে আমাদের ইগুলো ইউজ করতে পারি এখানে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে কয়েকটা অপশন হেল্প এটা আমি লাইটটা খুব এখান থেকে মুভ করে দিই হেল্প টু গ্রোয়িং চ্যানেল এটা হচ্ছে আমাদের সব থেকে বেটার হবে গ্রোয়িং তারপরে হচ্ছে ধরেন টুটা বড় করে দেই তারপরে ধরেন অ্যাকোরডিং ইউর চুজ পাবে according scrolling. to your choose your choose mm, তারপরে দিতে পারি হচ্ছে চুজ না দিয়ে চয়েস দিয়ে দিই এসটা কেটে দিই চয়েস তারপরে আমরা দিতে পারি হচ্ছে অন টাইম ডেলিভারি একটা কাজ করি অন টাইম ডেলিভারিটা প্রথমে দিয়ে দিই on time time delivery delivery তারপরে ওকে একশো percent quality work quality quality quality না এটা দেওয়া ঠিক হবে না মানে লাইফ টাইম সাপোর্ট দিয়ে দিই lifetime support support and support okay lifetime support একশো পার্সেন্ট সার্টিফিকেশন গ্যারান্টি একশো পার্সেন্ট ভেকেশন এটা দিয়ে দিলে আপনি মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে একটা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আমি একটা বাংলায় লিখে দিব নাকি আপনারা নিজেরাই লিখবেন হ্যালো আমি বলে দিব না আপনার আমি লিখে দিব মানে কিছু রিকোয়ারমেন্ট বলে দিতে হবে ঠিক আছে বুঝেন নাই রিকোয়ারমেন্ট যে আমি এই এইগুলো হইলে কাজ করতে পারবো বা নিচে আপনি লিখতে পারেন নোটিশ দিয়ে দিতে পারেন নোট টেট অ্যাটলিস্ট ধরেন ভিডিও থাকতে হবে লেন্থ এত ঘন্টা বুঝেন না ব্যাপারটা এটা কি লিখে দিব না ছোট ছোট যদি হয় তাহলে লিখে ওকে ছোট হবে না একটু বড় হবে নোট একবারে নোট ওকে আমি লিখে দেই নোট এট ওকে এটা আমি মার্ক করে দিলাম এটা বলে দিতেছি ওদেরকে যে দেখো এটা হলে আমি কাজটা শুরু করতে পারবো বা কাজটা করতে পারবো এখানে কিছু লিমিট আছে যেমন আমাদের এক ঘন্টার নিচে যদি ভিডিও হয় তাহলে কিন্তু আমাদের খরচ অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায় তো আমরা অবশ্যই বায়ারকে মানে আমাদের কাজ করার আগে আমাদের অবশ্যই এটা বলে দিব যে at least okay least at least পাঁচটা ভিডিও থাকতে হবে noted at least five video on the channel channel and অথবা আপনি এখানে ব্রিকেট দিয়ে দিতে পারেন আমার বাইরে মেসেজ করতেছে অর্ডার কি আরেকটা বললো নাকি না ফাইভ স্টার ফিডব্যাক দিছে ওকে যাই হোক তারপরে আমরা ব্রিকেট দিতে পারি ব্রিকেট এখানে দিতে হবে ওয়ান আওয়ার্স ওয়ান থেকে এক থেকে দুই আওয়ার্স আওয়ার্স দুই আওয়ার্স ব্রিকেট দিলেন আর লেন্থ ইউজ করবেন লেন্থ লেন্থ এটা এখানে recommend recommends recommend recommend mandate recommend recommended এটা একটা দিলেন আরেকটা পয়েন্ট লিখতে পারেন এটা হচ্ছে এক নাম্বার এখানে নিচে আরেকটা দিয়ে দিবেন এটা হচ্ছে আমি বরাবর এটার সাথে তারপরে আমরা আরেকটা ইউজ করব এখানে এটা দিতে পারে চ্যানেল ওকে এটা ইউজ করতে পারেন চাইলে নাও ইউজ করতে পারেন কিন্তু এটা দিলে আপনাকে যাদের এক ঘন্টা বা এক ঘন্টার নিচের ভিডিও তারা আপনাকে অর্ডার করতে আসবে না ঠিক আছে এটা আপনি ভিতরে লিখে দিতে পারেন যে এক ঘন্টার ভিডিও লাগতে পারবে ঠিক আছে আমার মনে হয় এটা বেটার হবে আপনার এখানে লিখে দেবেন যে অর্ডার করার আগে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেন এটা আমি লিখে দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এটা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে আপনারা চ্যানেল ইউজ করবেন বা ডেসক্রিপশনটা নিয়ে নেবেন এখানে যে সমস্যা হচ্ছে এখানে তো ডেসক্রিপশন পাঠানো যায় না ওকে আমি একটা কাজ করি তাহলে এটুকু মধ্যে কোনো প্রবলেম আছে কারো ওকে তাহলে আমি আপাতত এটা আমি একটা ফাইলে দিব একটা ফাইল তৈরি করি ধরেন এক্সেল টেক্স গিক আমি এগুলো দিয়ে দিতেছি যাতে পরবর্তীতে আপনাদের কষ্ট না করতে হয় আর অবশ্যই কাস্টমাইজেশন ছাড়া এই কাজগুলো করবেন না তাহলে কিন্তু আপনারা পরে বিপদে পড়বেন ধরেন একটা জায়গায় পজিশনে যাওয়ার পর যদি আপনার গিকটা ডিজেবল করে দেয় বা ব্যান্ড হয়ে যায় অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আমি ফার্স্ট টাইম আগে থেকে বলতেছি যাই কিছু করবেন অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করে এদিক সেদিক করবেন দিয়ে তারপরে আপনারা ই করবেন সারবেন ঠিক আছে এটা তো দেখাইছি আমি কিভাবে কিভাবে করতে হবে তো আমি দেখেন পাঠাই দিয়েছি টেক্সটটা ঠিক আছে এটা ডাউনলোড করে নেন পাইছেন সবাই হ্যাঁ। এবার এটা আমি কপি করি এখানে আমাদের ইউটিউবটা বেশি হয়ে গেছে আমাদের যদিও এটা পাবলিশ করতে দিবে না তো আমি এটা এবার কপি করি দেখি কয়টা আমাদের কি করতে হবে এখানে ইউটিউবটা ধরে ফেলছে ইউটিউব চ্যানেলটা আমরা বেশি লিখছি ইউটিউব ওকে সমস্যা নাই দেখি কোথায় কোথায় ইউটিউব লিখছি এই একটা জায়গায় লিখছি ইউটিউব ঠিক আছে এখানে একটা ইএমআইটা ইয়ে দিলাম এবার দেখি হয় কি না এখানে এসে ডাবল ক্লিক করবেন আবার এখানে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন দেখি এবার নিচে কিনা আবার ইউটিউব বেশি আছে দেখি আরও কোথায় কোথায় লাগাইছি ওকে এখানে ডাইরেক্ট ইউটি ইউজ করি ওকে ওকে এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করি আবার নিচের দিকে আবার একটা আছে একটা কমাইলে হয়ে যাবে ধরেন এই কথাটা আমি এখানে আছে আমি এটার এখানে একটা ই e করে দিলাম এবার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সেভেন কন্টিনিউ হয় নাই ওকে ব্যাপার না তার মানে এখনও অনেক জায়গায় আছে আর কি সেভেন কন্টিনিউ এগুলো অবশ্যই চেক করে নেবেন আমি যেভাবে করতেছি হয়ে গেছে দেখেন আমাদের এটা হয়ে গেছে এবার এখানে একটা রিকমেন্ড দিতে হবে রিকোয়ারমেন্ট এখানে আসে ট্যাক্স অ্যান্ড ফ্রি ফাইল থেকে আপনি অ্যাটাচমেন্ট করে দিবেন দিয়ে এখানে আপনি পয়েন্টগুলো লিখবেন পয়েন্টগুলো কি কি যদি বলে মেরে দিয়েছেন সবগুলো ঠিক আছে ব্যাপার না এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে দিবেন হচ্ছে চ্যানেল লিঙ্ক চ্যানেল লিঙ্ক হলে হবে চ্যানেল লিঙ্ক লিঙ্ক দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে নেবেন হচ্ছে ভিডিও নিতে পারেন অথবা আর কিছু লাগে না এক hours video one hours one hours hours video one hours plus দিয়ে দিই বা one hours one hours video লাগবে একটা ভিডিও তারপরে তিন নাম্বার ইউজ করতে পারেন হচ্ছে অবশ্যই manager access channel manager access কারণ এটা ছাড়া আপনার বায়ারে আপনার সাথে প্রতারণা করতে পারে channel access channel manager access manager manager access okay এটা হলে আপনি কাজটা শুরু করতে পারেন এটা দিয়ে দিয়ে আমি অ্যাড করে দিব দিয়ে সেভেন কন্টিনিউ করে দিব আমার এখানে যতগুলো আছে আমি সবগুলো এখন ইয়া করে দিই আমাদের তো মোটামুটি এখন শুধু একটা ব্যানার বানাইলেই হয়ে যাবে তাই না দেখেন যে কোনো একটা ব্যানার আমি ধরেন বানাবো একদম সিম্পল কোনটা নেওয়া যায় এখানে দেখেন অনেক রকমের ব্যানার আছে ঠিক আছে যে কোনো একটা ব্যানার ফাইন্ড করবেন আমি নাজমলিটা ফাইন্ড করি নাজমলিটা সিম্পল অবশ্য যে পেজে থাকবে ও পেজে কোনো কথা হবে না ওই যেন ওকে অথবা ওই যে ইয়ে তোমার কাছে একটা ফন্ট আছে না যে ফন্টটা ওইখানেই তুমি চ্যানেলটা ইউজ করে দিবা ইনস্টাগ্রামের যে ইটা করছো ওই ট্যাম্পলেটটা ইউজ করতে পারো কালো এটাতে খুবই ভালো হবে আর কি কালোতে দশ কয় মিনিট আছে এই এই লেখাটাই আমরা কপি করব ঠিক আছে ওই যে দেখেন এখানে কি দিয়েছে গ্রোথ ম্যানেজার ওকে ইনক্রেস এইগুলো আমরা লিখতে পারি ঠিক আছে তো আমরা একটা ব্যানার বানাই আমি ক্যানভাতে চলে যাই যদিও এত কম সময় হবে না মেবি আমি ফার্স্ট করলে আবার আপনারা বুঝবেন না সমস্যা ক্যানভাতে চলে যাব ক্যানভা এখানে আমি একটা সাইজ নিব সাইজ এখান থেকে আমি ধরেন বারোশো আশি বাই সাতশো উনসত্তর সাইজটা নিয়ে নিলাম আপনাদের আরও এক্সটার্নাল অনেক কিছু বোঝানোর দরকার ছিল আজকে একটা সিস্টেম দেখাইতাম নেক্সট ক্লাসে দেখাবো নাকি আজকে দেখাবো ওকে একটা এক্সটেকশন আছে ঠিক আছে একটা এক্সট্রেকশন আছে নাম হচ্ছে আপনার এটার বলে কালার কালার জিলা ঠিক আছে ধরেন আমি এখানে যাব এক্সট্রেকশনটা এটা খুব ইম্পর্টেন্ট আপনারা কখনো কখনো কালার কম্বিনেশন যদি মিলাইতে না পারেন তখন আপনাদের এটা কাজে লাগবে তো এখানে আসবেন এই যে একটা এক্সট্রেকশন আছে নামে কালার জিল্লা এটা আপনি ওপেন করে নেবেন এটা কীভাবে ওপেন করতে হবে একটা বাচ্চাও পারে এটা আমি পিন করে দিলাম ঠিক আছে তো ধরেন একটা বাইরের থেকে আপনার কালার নিয়ে আসতে হবে বা ওই যে ওই ওইখান থেকে কালার নিয়ে আসবে সেটাও আপনি কিন্তু পারবেন ঠিক আছে এখানে যদি দেখি ধরি এখানে দেখেন কোন কালারটা নিতে হবে সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এই ট্যাবের ভিতরে যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন আমি আমি আমি এই কালোটা আমি চাচ্ছি আমি টেমপ্লেটটাই নেই এই টেমপ্লেটটা খারাপ না একবারে ওকে আমি এটা এখান থেকে ডিলিট করে দেই এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিলাম এবার আমি মার্ক করব চারদিক দিয়ে একটা বর্ডার করব বর্ডার অবশ্য বর্ডারটা আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন লাল সাদা সেটা আপনার উপর নির্ভর করবে আমি তো দেখি কোনটা ভাল লাগে কালো লাল ওকে চলবে ডুপ্লিকেট এটা নিচে দিয়ে দিলাম ধরেন এইটাই আমি কপি করে আর একটু ছোট করা দরকার এটা ওকে এটাও আর একটু ছোট করা দরকার ওকে চলবে এটা ডুপ্লিকেট করি এখান থেকে এটা টান দিয়ে আমি নিচের দিকে করে দিলাম এটা সিলেক্ট করে এবার আমি এদিকে নিয়ে দিই দেখেন একদম পারফেক্ট লাগবে তো এটাই আমি কপি করি ডুপ্লিকেট কপি করে এটা আমি এখানে দিয়ে দিলাম স্যাম ওকে হয়ে গেছে আমার একটা বর্ডার তৈরি করা এবার আমি একটা কাজ করতে পারি দেখি আমি আমার টেমপ্লেটে যাব এখান থেকে আমি একটা টেমপ্লেট নিতে পারি অনেক টেমপ্লেট আছে এখানে একটা কাজ করা যায় একটা ফন্ট নিই আমরা বড় করে ফন্ট এটা কপি করি ইউটিউব লিখবো আমি ইউটিউব মনিটাইজেশন ওকে অ্যামটা বড় করে দিই এই ফন্টগুলো আপনি ঘুরে ফিরে দিতে পারেন আপনি চাইলে বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন দেখেন আপনার যে ফন্টটা প্রফেশনাল লাগবে সে ফন্টটা ইউজ করবেন আমি ধরেন এটা আমার কাছে মোটামুটি এই এরিয়ার ভিতরে এটা আমার ভালো লাগতেছে এই ফন্টটা আমি একটু বড় করলাম আপনি চাইলে এটা বিভিন্ন কালার করতে পারেন আমার কাছে এটাই ভালো লাগতেছে ফন্টটা আমি এটা মাঝামাঝি দিয়ে দিলাম এবার আবার ডুপ্লিকেট করি এখানে ধরেন আমি আমার একটা ছবি নিয়ে আসি ধরেন যে কোনো একটা মানুষের ছবি নিয়ে আসি আর কি হবে না ধরেন এটাই ছবি আমার একটা ঠিক আছে তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি আপনার মতো করে করবেন ঠিক আছে আমি তো আমার মতো করে করব সিম্পলভাবে ওকে একটু তাড়াতাড়ি করো এটা অন্য একটা কালার হলে বেটার লাগতো ওকে আমি একটু দেখি করা যায় কিনা অন্য কালার পাশে একটা ই নেই আর কি এটা আমি এইভাবে নেই নিয়ে এখান থেকে টান দেই নিচের এটা আমার উঠে যাচ্ছে এটা আমি ডুপ্লিকেট করে আরেকটু স্পেসটা করে দিলাম এবার এটা আমার নিচে চলে যাচ্ছে এটাও ডুপ্লিকেট করে এর উপরে দিয়ে দিলাম ঠিক আছে আর আগেরটা ডিলিট করে দিলাম এবার এই কালারটা আমি চাচ্ছি যে অন্য একটা কালার হলে বেটার লাগবে মনে হচ্ছে সাদা অথবা লাল লাল হলে বেটার লাগে না ওকে এটা একটু টান দিয়ে দেখি আর একটু বড় করা যায় কিনা বা অন্য কোনো কালার করা যায় কিনা আপনি চাইলে এটা ঘুরে ফিরে অন্যদিকে করতে পারেন মুভমেন্ট চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ওকে এটা আর একটু ছোট করে দেই আমার ছবিটার সাথে অ্যাডজাস্ট হইতেছে না ওকে দেখি সিম্পল কালার করা যায় কিনা ওকে চলবে ওকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বাকিগুলো এখানে পয়েন্ট আকারে লিখবেন ইউটিউব লেখেন ইউটিউব ইউটিউব আর আইকন দিব আর এখানে একটা বর্ডার ইউজ করলে আরও ভালো লাগতো ধরেন আমি একটা ইউটিউবের আইকন ইউজ করি এখান থেকে সিম্পল পরে এখানে আমাদের পয়েন্টগুলো দিবেন একটা একটা করে ধরেন আমাদের পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টটা এখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে in case subscribe in case watch time ঠিক আছে এগুলো ইউজ করবেন লিখতে পারবেন না এইভাবে হ্যালো এইভাবে ডিজাইনগুলো করবেন ধরেন এটা হচ্ছে আমি লিখলাম ইনকেট সাবস্ক্রাইব দুই মিনিট এক মিনিট আছে ঠিক আছে হবে না তো আজকের মতো আমি এখানে স্টপ করে দিব কারণ ব্যানার নিজেদের মতো করে একটু বানাবার ট্রাই করবেন আমি শুধু আইডিয়াটা দিলাম এরকম টাইপের ব্যানার বানাইতে পারেন ধরেন এখানে লিখবেন ইনকেস সাবস্ক্রাইব আমি বলে দেই হুবাব থাকলে সমস্যা নাই এটাও লিখবেন হচ্ছে ইনকেস সাবস্ক্রাইব আগের ব্যানারগুলো তো ডিজাইন তো দেওয়াই আছে সব যদি আমি করে দেই তাহলে কিছুই করতে পারবেন আপনারা ধরেন তারপরে লিখবেন ইনকেস সাবস্ক্রাইব এখানে দেখেন কয়টা অপশন আছে তার ওয়াচ টাইম